Oh, ya, oh, ah, lah, kuryo na bodar dia ya. Anu bodar dia mukban di mana? Kamu lihat, kamu lihat, kamu lihat, kamu lihat, kamu lihat, kamu kamu lihat, kamu lihat, kamu lihat, kamu lihat, kamu lihat, kamu lihat, kamu lihat, kamu lihat, kamu lihat, kamu lihat, kamu lihat, kamu lihat, kamu lihat, kamu lihat, kamu বাক্তো নাই দি যায় বাদে আমরা হইতে লাগবই ওই ওই ওই ওই জানে না তোমার হাতে আছে এখন তোমরা হাতে আছে পুরো বিশ্ব বনার রেকর্ড আছে আমি বাবু না ভাই 10000 লাগে 10000 তো না হালা লাগি তোরা মানুষ নেতা কিলা লাগি সারতাম নেতা সারা এখন দরকার ও সব দিয়ে আমি জিততে দিয়ে তুমি মারবার অধিকার হইলে আমি মারি ভাই ও যে রাহান নেটো সাড়িয়া দিছে যে আমি ফাউরি লাইছি ভুলি গেছি নাম কিটা ওই নাম কি তোমার ও ভাই Jangan, tuh jangan harus kita kerja. Tuh mi ada hari di sana. Amar, kami tuh kain tarik dari Bangladesh. Kau kau nanti Bangladesh kerja apa দা এগুলা লগে যাও লগে যাও আর কো রইছো সব গেছে সব হাল্লা করিও না বর্ডার দিকে আমিও বর্ডার মুখ বান্ধি দিব তোমার আবার হাল্লা করলে গুলি আছে ওদিকে বর্ডার বাদ দিয়ে বাদ দিয়ে ভাগতো নাই দি যায় বাদে আমরা হইতে লাগবই ওই ওই হয় হয় জানে না তোমার হাত আছে এখন তোমরা হাত আছে তোমার বিশ্ব বনার রেকর্ড আছে আমি ভাগবো না আল্লাহর বাজি মারি মানুষ নেতা হ্যাঁ, কিলা লাগে সারটা নেতা সারা এখন দরকার সব দিয়ে